হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকের বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে unlimited Google voice account create করবেন এবং আপনাদের যাদের ফেসবুক দিয়ে ফেসবুক মার্কেট প্লেসে আনলিমিটেড টেক্স করতে পারতেছেন না ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে সেই ভিডিওটি আপনারা আজকে দেখবেন আর হ্যাঁ থামলাইনে যেটাই দেখেছেন আসলে সেটা সম্পূর্ণটাই সঠিক বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন একদমই ভুলবেন না ভিডিওটি কখনো কেউ স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনারা যদি কোনো অংশ ছাড়িয়ে যান তাহলে সম্পূর্ণ মেথড যদি আপনারা না পান তাহলে তো আপনারা কাজ করতে ভালোভাবে পারবেন না আর তার জন্য আমি দায়ী থাকবো না আর একটা কথা সেটা হচ্ছে আমি robot S M technical YouTube চ্যানেলটি প্রায় পঁয়তাল্লিশ দিন হচ্ছে লঞ্চ করাইছি আপনাদের ভালোবাসায় পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি আজকের এই ভিডিওটির পর থেকে অর্থাৎ দুই থেকে একদিনের মধ্যে ইনশাল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে তো আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবটি করেননি অবশ্যই robot S M technical YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ফেসবুক যে টিকে থাকবে আপনার তার জন্য আপনার ফোনে কয়েকটা সেট করতে হবে সেটা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনে বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করে থাকেন তো যত প্রকার ভিপিএন আছে আপনারা সব কিছুই আনইনস্টল করে দিয়ে ফোনটা একবার রিস্টোর মারবেন তো এই গেল আপনার ফোনের সেটিংয়ের বিষয়টি আর আপনার লোকেশনটা আপনি সবসময়ের জন্য অফ রাখবেন এবং এমার্জেন্সি লোকেশনটা সবসময়ের জন্য অফ রাখবেন তা এখন আসি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গুগল ভয়েস ক্রিয়েট করবেন অথবা মার্কেট প্লেসে এস এম এস সেন্ড করবেন অবশ্যই আপনাদেরকে ওই ফেসবুক অ্যাকাউন্টে দুইশো প্লাস ফ্রেন্ড এবং অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট হইতে হবে আপনারা অনেকেই কি করেন যে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গুগল ভয়েস ক্রিয়েটের জন্য ট্রায়াল দেন সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা দেখা যায় যে দুই একটা এস এম এস সেন্ড করার সাথে সাথেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাচ্ছে তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে তারা সম্পূর্ণ আজকের ভিডিওটি দেখবেন এবং আমার robot S M technical YouTube চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে করে আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আজকের মধ্যেই আশা করি সকলে আমার পাশে থাকবেন তো বন্ধুগণ আপনাদের সকল সমস্যার সমাধান চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে ঢুকে গেছি এখান থেকে আমি আমার ফেসবুক যে লাইট অ্যাপসটা আছে আপনারা সবসময় লাইট অ্যাপসটি ব্যবহার করে থাকবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমি এখান থেকে আমার যে মেইন লাইট আছে ওই লাইট অ্যাপসটি ব্যবহার করতেছি তো এই যে আমার অ্যাকাউন্ট এখান থেকে দেখেন যে আমি আমার এখানে সার্চ করব শিকাগো বাই অ্যান্ড সেল আপনারা এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে কোনো গ্রুপ থেকে আপনারা এখন কি করতে পারবেন যে গ্রুপগুলো আছে বাই অ্যান্ড ওই গ্রুপগুলো পোস্ট করা আছে আপনারা ওখান থেকে মার্কেট প্লেসে পোস্ট আছে ওই পোস্টগুলোর থেকে আপনারা পোস্টে তাদেরকে এস এম সেন্ড করবেন তো আমি এখানে লিখলাম শিকাগো বাই অ্যান্ড সেল এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবেন তো আমি এখানে সার্চ দিয়ে নিলাম Chicago car buy and sell group আমরা দেখতে পাচ্ছেন আমার সামনে ইন্টারফেস শো করাইছে যে বেশ কয়েকটি গ্রুপের ইন্টারফেস শো করাইছে একটাতে আছে Chicago goods car for sale by owner Chicago area মানে শিকাগো এরিয়ার মধ্যেই যারা কার বিক্রি করতে চায় ভালো কার বাউান্ন কে মেম্বার অপরটাতে আছে সেভেন নাইন কে মেম্বার এবং অপরটাতে আছে টু ফোর কে মেম্বার তো এখান থেকে আপনারা গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন নিচে একটু স্কুলগুলো দেখতে পাবেন যে কার মানে গাড়ি গাড়ির জন্য তারা পোস্ট করেছে আমি এখান থেকে ওনার যে মার্কেট প্লেসে যে এস এম এস সেন্ড করব তো আমি এই জায়গায় এস এম এসটা সেন্ড করে নেব দেখতে পাচ্ছেন সাথে একটা মেসেঞ্জার অপশন এই মেসেঞ্জারের সাথে আমি একটা এস এম এস সেন্ড করবো এখন আপনারা কেউ ভুলেও এস এম এস সেন্ডের ক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার অর্থাৎ টেক্সট নাম্বারটা দেবেন না যে কোনো এই তিনটা যে কোনো একটা সুইচ করবেন করে তারপরে ওখানে এস এম এস পাঠাবেন এইভাবে করবেন আপনারা ফেসবুকের মাধ্যমেই সেটিং করে নাম্বার নিয়ে আসতে পারবেন ওনাদের ফেসবুকের মাধ্যমে নাম্বার নেবেন দেখেন এখানে আমি রানিং চারটা লোককে নক দিছি আর এখান থেকে একজন আমাকে রিপ্লে করছে আমি এখান থেকে ওনাকে বলবো যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন তো আমি যদি ফোন নাম্বার দিই সেক্ষেত্রে ফেসবুক আমাকে ধরে ফেল দেবে অতি তাড়াতাড়িতে আমাকে ডিসেবল করে দেবে এখন এখান থেকে আমি ওনার কাছে ওনার ফোন নাম্বারটি চাবো তো উনি যদি আমাকে ফোন নাম্বারটা দেয় সেক্ষেত্রে ওনার ফেসবুক অ্যাকাউন্টের প্রবলেম হবে আমার না এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্টেড এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয় জনের নক দিছি তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ